সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমি আবার চলে এসেছি একটি সনি সিআরটিভি প্রবলেম নিয়ে তো আপনাদের দেখানোর জন্য আজকে এই কাজটি অবশ্য দেখলে আপনাদের অনেক কিছুই ইয়াদে আসবে মানে ভালো লাগবে এবং বোঝার জন্য অনেক কিছু আছে তো আজকে এই সিআরটি টিভির প্রবলেমটি হচ্ছে দেখতে পাচ্ছেন টিভিডি রানিং কিন্তু ছবি আসতেছে না এই ধরনের এই প্রবলেম হলে আসলে কিতে ত্রিবোল্ড problem IC problem power problem আসলে প্রবলেমটা তো আজকে আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল তো আমি প্রথমে আপনাদেরকে টিভিটির মডেলটি দেখিনি সনি এই টিভিটির মডেলটি হচ্ছে E twenty one twenty six P আপনারা দেখতে পাচ্ছেন twenty one twenty six PF এখন এটার আমি ব্যাক কাভারটি খুলে নেব দেখতে পাচ্ছেন এটা আমি খুলে নিয়েছি ব্যাক কভারটি এবং অলরেডি অনেক কিছুই খুলে নিতেছি তো এটার ভিতরে সম্ভবত ইন্দুর অথবা বাইকটা ডুবছিল দেখতে পাচ্ছেন এখানে ইন্দুর বাইকটা প্রবেশ করলে যেই ধরনের হয় তো এটা আসলেই আইসির প্রবলেম যার কারণে এটার ছবিটি আসতেছে না কালারফুল আর অন্য সাবজেক্ট সেটাও দেখব তো আমরা আগে আইসিটিকে ওয়াশ করে নিব তারপর স্কিপ আইসিটি দেখার আগে তার আগে আমি আরও দেখতে পেলাম এখানে পিএফ এখানে যে রেজিস্টারটি থাকে সেই রেজিস্টারটি একেবারেই জম্পরে নষ্ট হয়ে গিয়েছে তো আমরা এগুলি একেবারেই নতুন লাগিয়ে দেব তারপর আইসি যদি প্রবলেম হয় তো আমি সেটাও চেক করে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন দুটি পিএফ এবং রেজিস্টর খারাপ বিদায়ী হয়তো এই সমস্যাটা হতে পারে এখানে একটি দুটি তিনটি রেজিস্টর খারাপ তো আমি আগে এগুলি লাগিয়ে নেব পর আবার আমি আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি পার্স আমি এখন নতুন লাগাবো আগে তারপর দেখবো এটার কি প্রবলেম তো আমি তিনটি পার্টস লাগিয়ে নিলাম অনেকগুলি করে নেব দেখতে পারতেছেন কেটে নিতেছি যাতে করে শর্ট না হয়ে যায় তারপর আমি এখন এগুলি ওয়াশ করে নেব এরকম অবস্থায় আপনারা দেখতে পারতেছেন টিভিটি তারপরও এরকম অবস্থায় রয়েছে স্কিপ করে নেই আপনাদেরকে পরে দেখাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এখন সূর্য আসতে চলেছে তো আসলে এটা আইসির প্রবলেম নয় এটা হচ্ছে অন্যান্য আরও যে পিএফ রেজিস্টার রয়েছে সেই পিএফ রেজিস্টার মানে জম্পরে নষ্ট হয়ে গিয়েছে তো টিভিটি কালারও প্রবলেস রয়েছে তো আমরা এটা কালারটিও কাজ করব এবং দেখবো কালারটি ওকে হয় কি না একেবারেই নতুনের মতন নসের দেখা যাবে যে টিভিটি দেখতে এরকম একটু ভালো লাগবে না একটি কালারের জন্য অনেক কিছু হয়ে দাঁড়ায় তার আগে আমি সার্চ দিয়ে নিতেছি আর কি দেখতে পারলেন দেখতে পারতেছেন খাল দিতেছি আমি অন্য একটি আনাদারা দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি তো টিভির কাজটি অবশ্য এখন সম্ভবত ওকে হয়ে গিয়েছে কিন্তু একটি কাজ রয়েছে সেটা হচ্ছে কালারটি ঠিক নেই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কালারটি এরকম একেবারেই ঠিক নেই একটি কালার মিস্টেক করেছে সেটা হচ্ছে লাল কালারটি তো এটা অনেক সময় টিউবের থেকে হয় টিউব শর্ট হয়ে গেলেও এরকম হয় অনেক সময় পাশ থেকেও হয় তো আমি এটাকে দেখব যে আসলে যদি টিউবের থেকে না হয় তাহলে এটা হয়ে যাবে আর যদি টিউবের থেকে হয়ে থাকে তাহলে হবে না তাহলে এভাবেই কাস্টমার দেখতে থাকবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি একেবারেই এখন ক্লিন একেবারেই ক্লিয়ার নতুনের মতন কিন্তু শুধুমাত্র লাল কালারটি ম্যাচিং না বিধায় মানে মিস্টেক করেছে বিদায় তো ভিউয়ার্স এখানে যে এই চার নাম্বার পিনটি রয়েছে সেই চার নাম্বার পিনটি মাঝে মাঝে শর্ট হয়ে যায় মাঝে মাঝে আবার রেজুলেশন ঠিক দেয় মানে ভোল্টেজ ঠিক দেয় তো আমি দেখি এটাকে কি করা যায় তো ভিউয়ার্স এই রেজুলেশনের ক্ষেত্রে যে ওয়ান পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট এইট কে যে রেজিস্ট্রেস লাগানো আমি সেটাকে পরিবর্তন করে ওয়ান পয়েন্ট ফিফটিকে লাগিয়ে দিচ্ছি দেখি এটার কি পরিস্থিতি হয় দেখি এই রেড কালারটি ঠিক মতন এখন পাওয়া যায় কি না তো বিওয়ার্স দেখতে পারতেছেন আমি এই রেজিস্টারটি চেঞ্জ করে এখন একশো বিশ কে কি লাগাবো কারণ এখানেও এটা হান্ড্রেড কে লাগানো তো আমি দেখবো এটা এই রেজিস্ট্যান্স লাগিয়ে তারপর এটা এই প্রবলেমটি দুধের একটা গুরুতর প্রবলেম এই প্রবলেমটি সলভ করা যায় তো আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি হয়ে যায় তো কাস্টমারের জন্য ভালো এবং আমরা যারা কাজ করি তাদের জন্য অনেকটা সুনাম অর্জন নাম বা মানে ভালোই লাগবে কারণ একটা কাজ বিস কালার থেকে ঠিক করা যায় তো কাস্টমার অবশ্যই খুশি হবে কারণ মাছের ছবিটি যথেষ্ট পরিমাণ দেখতে ভালো লাগবে না বিশেষ করে আমার কাছেই ভালো লাগবে না কারণ আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করি আমি এই আঠারো বছর আমার দুই হাজার দুই আমি একলাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রাইভেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি ট্রেনিং নিয়েছিলাম তারপর থেকে আমি আমার নিজের ব্যবসায়ী করেছি এবং কত হাজার টেলিভিশন রিপেয়ারিং করেছি আমি তো এই ধরনের প্রবলেম খুবই কম হয় তো যদিও হয়ে যায় তো সেগুলো সফল করতে অনেক সময় অনেকটা কষ্টদায়ক সময় লেগে যায় পৌঁছে গেলে অনেক সময় চিন্তাই আমরা পড়ে যাই এটাকে কী তাদের জন্য আজকে মূলত এই সলিউশনটি এটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার একটি রেজিস্টার রয়েছে মাঝখানে যে রেজিস্টারটি সেটি একেবারেই অন্যরকম নতুন তো এই রেজিস্টরে এবং এই রেজিস্টরে মেশিন ভোল্টেজ মেশিন হয়ে গেলেই কাজটি আমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং টিকসইযুক্ত হওয়ানেরও সম্ভাবনা রয়েছে তোর পাড়াতেই তোর ডাকতে গেল মন কি করি এমন সুখে জমেছে মরণ এ বুকে একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন কি করি এমন অসুখে জমেছে মরণে হলেও যেমন আপনারা দেখতে পাচ্ছেন হলেও আমি দেখি বন্ধুরা আমি এই কাজটি করতে গিয়ে অনেক কিছুই চেঞ্জ করতে হলো তো শেষ পর্যন্ত আমার কাজটি আপনারা দেখতে পারতেছেন শেষ পর্যন্ত আমি অনেক কিছুই লাগিলাম এবং এই টিউবটির প্রবলেমের কারণে আমি এখানে টেনলেস টিউবটিও চেঞ্জ করে দিয়েছি এখন আমাদের সম্পূর্ণ টিপিটি ওক হয়েছে কি না আমি এখন সেটিং করে দেখব কারণ এটা অনেকটাই প্রবলেম ছিল তো আর জিনার ডায়োডও চেঞ্জ করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে ট্যান্ডেস্টারটি সেই ট্যান্ডেস্টারটিও আমি চেঞ্জ করে অন্য একটি ট্যান্ডেস্টার লাগিয়ে দিয়েছি তো এখন এই টেনলিস্টারটি লাগানোর পর আমি দেখব যে আমাদের টিভিটির কালারটি একেবারেই ওকে হয়েছে কি না যদি ওকে হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তো আমি আগে লাগিয়ে নিই তো এই ধরনের কাজ আমরা যারা করে থাকি তাদের ক্ষেত্রে আসলেই অনেকটা কঠিন হয়ে পড়ে অনেক সময় আমি অনেক জিনার ডায়োড ক্লাস দিয়ে মানে অনেক কিছুই চেঞ্জ করেছি তারপর দেখতে পাচ্ছি এখন আমার কালারটি একেবারে পরিপূর্ণ হয়েছে দেখতে পারতেছেন এবং আমি আরেকটি চ্যানেল চেঞ্জ করেও দেখতে চাই যে টিভিটি নতুনের মতন হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম